জীবনী থেকে একটা কথা শোনা যায় রে সাদ্দাদের আল্লাহ বানাইছে আজরাইল কয়ে দুনিয়ার মানুষ রে ইয়ে, ও দুনিয়ার মানুষ ইয়ারা করে আমি আজরাইল দুনিয়ার জমিনে তিন দিন কেঁদেছি কয়েদিন জোরে কন কয়দিন একদিন কেঁদেছি যেদিন রে সাদ্দাত কে আমি পানির ভিতরে ডুবাই মারবো যেদিন সাদ্দাত কে যেদিন সাদ্দাতের মাম্মা জানের সাদ্দাতের আম্মা জানের যেদিন জানটা কবজ হবে সাগরের ভিতর ওই দিন আমি আল্লাহর কাছে কান্না করেছি মাবুদ একদিকে হলো আপনার বান্দার পশব বাদনা বেশি হয়ে গেল একদিকে পশব বেদনা দিকে পানির ডেওয়ার পানির ডেও সাগরের জেনে ডুবে যায় আল্লাহ আমি কিভাবে তাকে জান কবজ করি সন্তানটা ভূমিষ্ঠ হয়ে গেল আমার আল্লাহ তাকে কত আদর করে মায়া করে এই সাদ্দাতে আমার কত আদর করে মায়া করে পৃথিবীর জমিনে বাঘের দুধ আমার আল্লাহ খাওয়ায়া বাঁচাইছে বাঘ বাঘের পিঠে করে বাঘে হাঁটা চলা শুরু করেছে একদিন দাদা একজন বাদশাহ দেখে ওই জামানার বাদশাহ দেখছিল ওই দেশে বাদশাহ ডেকে রে বাঘের উপরে দাদে বসে বাঘে খেলা করতেছে বাঘের দুধ খাওয়াচ্ছে জাগ দিয়া কয়া দুনিয়ার মানুষ রে দুনিয়ার মানুষ শুনিয়া রাখো রে শুনিয়া রাখো পাখি শিকার করতে আইসা সাদ্দাতকে নিয়ে যায় অবশেষে রে সাদ্দাতকে আমার আল্লাহ কত কিছু দিয়েছে দেখেন রে সাদ্দাত যদি গরু পালতো একটা গরু যখন বিয়াইতো সাদ্দাতের দুইটা বাচ্চা হতো কিন্তু গরুর বাছুর কয়টা জোরে কয়টা কয় যারে আল্লাহ দে বস্তা বইরাও দেয় দেয়নি কবাগুরে হেতার ফোলা তিন গেবি দেশ কেল উমা গোয়েতে আইছিলি কেল হেতার অয়ে আর অয়ে কেটিং বসে বাড়ে আর বাড়ে কয়নি কয়নি ওরে কন না কয়নি কয়েক হাত দেয় আল্লাহ বস্তা করে হেতারে দেয় সাদ্দাতে যখন একটা ছাগল তার একটা বকরি তার বিয়ে একটা বকরি বাচ্চা যখন দিত রে তার যদি হতো মানুষের দুইটা তার হতো চারটা মানুষের যদি হতো মানুষের ওই বাসুরের যদি যে মানুষের ছাগলের বাসুর বকরির বাসুরের বকরিটার যদি চারটা হতো সাদ্দাতের ওই তোমারটা এইভাবে করে তার বাড়া শুরু হয়ে গেল একদিন সাদা পৃথিবীর জমিনে বড় কথা রে বন্ধুরা আমার শেষ পর্যন্ত আমার আল্লাহকে তিনি খোদা দাবি করা শুরু করে দিয়েছে আওয়াজ দিয়ে বলি নাউজবিল্লাহ লুকমানে কেন একটা ডাক দিয়া মানুষ রে লোকমান এরকম রাস্তা দিয়ে যখন হাঁটতো এই একটা গাছ ডাক দেয়া কয় লোকমান আমাকে তুমি নেও আমি আমাকে যদি কোনো বান্দা খায় তার এ উপকার হবে রে আমি গাছের বাকুল খাইলে তার এই রোগটা সেরে যাবে আমি গাছের পাতা খাইলে রোগটা সেরে যাবে ওরে লোকমান কিমরে আমাকে তুমি নাও আমাকে নিয়ে মানুষকে তুমি দাও এক এক পৃথিবীর জমিনের সমস্ত গাছপালা পাতাগুলা তাকে ডাক দেওয়া শুরু করে যে এই সময় রে লোকমান হেকিম কে আমার আল্লাহ এত চক্ষুটা অবনত দিয়েছেন লোকমান হেকিম জমিনের দিকে যখন তাকাইতেন জমিনের নিচে কোন মর্তাটা রয়েছে কোন মুক্তাটা রয়েছে লোকমান হাকিম দেখতে পারতেন আর একদিন দেখে লোকমান হাকিম সাদ্দাত চলে যাচ্ছে লোকমান হাকিম একটা ডাক দিয়ে কই সাদ্দাত এই সাদ্দাত তুমি কি দেখো না ও সাদ্দাত তুমি কি দেখো না রে সাদ্দাত একটা গাছের পাতা লোকমান হেকিমকে ডাক দিয়া কয় লোকমান আমাকে যদি তুমি খেতে পারো রে আমার রসটা যদি তুমি খেতে পারো জীবনে তোমার চোখের জুতি যাবে না রে লোকমান আরে লোকমান জীবনে আর চোখের জুতি তোমার যাবে না কিন্তু ওই সাদ্দাত রাস্তার কিনারে দিয়া যায় রে রাস্তার কিনারে সময় রে সেদানা হজরতে লোকমান হিকিমের সঙ্গে দেখা হলো লোকমান হিকিম একটা ডাক দিয়া কয়ে সাদাদের ও সাদাদ রে শুনিয়া রাখ রে শুনিয়া রাখ সাদা এই গাছটার পাতা যদি তুমি খাইতে পারো তোমার চক্ষু দ্বারা ওই পাহাড়ের ভিতরে কি আছে জমিনে কি আছে সমস্ত কিছু তুমি দেখতে পাইবারে সাদ্দাত ওই গাছের পাতাটা চিবিয়া চিবিয়া খাওয়া শুরু করে দিয়েছেন চোখে লাগানো শুরু করে দিয়েছেন এমন সময় রে সাদ্দাত একটা চিৎকার দিয়ে জমিনের ভিতরে পড়িয়া গেল আল্লাহ আকবর জোরে কর না আল্লাহ আকবর সাদ্দাত জমিনে পড়ে যাওয়ার পরে রে জমিনের ভিতরে যখন পড়ে যায় জমিনের ভিতরে পড়ে যাওয়ার পরে একটু পরে সাদ্দাতের জ্ঞানটা ফিরে আসলো রে সাদ্দাত জাগ দিয়া কই দুনিয়ার মানুষ রে সাদ্দার যখন চক্ষু দ্বারা চাচ্ছে পাখার ভিতরে দেখা যায় রে সাদ্দার যখন চোখ দ্বারা তাকায় তাকানোর সঙ্গে সঙ্গে পাহাড়ের ভিতরে কত মুক্তা রয়েছে কত সম্পদ রয়েছে দেখা যায় রে সাদ্দাতের চোখে দেখা যায় কিন্তু অন্য কেউ দেখে না আর জোরে কন সোভান কেমন ভয় করতে হবে দেখেন সাদ্দার দেখে যায় আস্তে আস্তে করে বড় লোক বড় লোক বড় লোক হওয়া শুরু করেছে বাদশাহিত করা শুরু করে দিয়েছে কিন্তু আমার মাওলাকে ভুলে গেছে রে এই কারণে আমার মাওলা বলে তা করলাম আল্লাহকে ভয় করে রে আল্লাহকে ভয় করে না অবশেষে রে সাদ্দার যখন একটা জান্নাত বানাইলেন সাল্লাম সাদ্দাদের নিকটে যায় আমার আল্লাহ ডাক দেখে দূরে ডাক দিয়ে কয়ে যাও তুমি সাদ্দাদের কাছে ইসলাম প্রচার করার জন্য যায় সাদ্দা তোমাকে আমি একটা কথা তোমার কাছে জানতে চাই আমি জানি মাওলা কখনো মিথ্যা বলে না মুসলমানের খোদা কখনো মিথ্যা বলে না নবীরা কখনো মিথ্যা বলে না এখন আমি একটা কথা বলতে কাজ যদি তুমি করো রে আমি ইসলাম ধর্ম গ্রহণ করবো কয় কোন কাজটা তাকে কয় কই মানে তোমার আল্লাহর রেখা ওয়াদা দেওয়ার জন্য আমার আল্লাহকে হুদ নবী কয় আল্লাহ গো ও গো সাদ্দাত বলেছে এই কাজটা যদি আপনি করেন তাহলে কখনো সে ইসলাম ধর্ম বাদ দেবে না ইসলাম ধর্ম গ্রহণ করবে কয় কোন কাজটা তার কাছ থেকে জানে না সাদ্দাত ডাক দিয়ে কয় হুদুরি আমি জানি আল্লাহ কখনো মিথ্যা বলে না তোমার কাছে জানতে চাই আমার আল্লাহকে কও আমাকে যেন আল্লাহ দাঁড়ানো অবস্থায় মৃত্যু না দেয় বসানো অবস্থায় মৃত্যু না দেয় আমাকে শোয়া অবস্থায় মৃত্যু না দেয় আল্লাহ সতানোর বাচ্চা কেন কয় দেখছেন নিশান হলেন আমাকে যেন এই তিনটা অবস্থায় মৃত্যু যেন না দেয় আমার আল্লাহ রব্বুল আলমিন কবুল করেছেন সাদ্দাদের কাছে খবরটা সাদ্দাত হুদ নবী দিনের প্রচারের জন্য যায় সাদ্দাদের কয় সাদ্দাত তুমি দিনের পাঁচ দিন ইসলামটা তুমি গ্রহণ করো কয় গ্রহণ করব পরে আগে বলো তোমার খোদা কি কয়েছে কয় আমার খোদা বিশ্বাস করলাম তোমার আল্লাহ যে এই কথা স্বীকার করবে আর মানে আমি বুঝে গেল রে আমার মৃত্যু হবে না আমি ইসলাম ধর্ম গ্রহণ করব না আওয়াজ দিয়ে বলি আর জোরে কর আল্লাহ তো মিথ্যা কথা কয় না এটা আমি জানি এখন তো যেহেতু আল্লাহ কবুল করছে তিন অবস্থা আর মৃত্যু হইতো তার মানে আমি জীবিত থাকতাম ও খোদার গজব জীবিত থাকবো বেলে কথা কর না নাউজবিল্লা কর না তোমার খোদায় তো সত্য কথা বলেছে আমি মরবো না রে সাদ্দা নবী কয় জান্নাতে গিয়েছে কয় শরাবের নল রয়েছে কি রয়েছে জান্নাতি হুর রয়েছে এখন সাদ্দাত কি করেছেন তোমার আল্লাহ আমাকে মৃত্যুর পরে জান্নাত দিবে না না না আমি দুনিয়ার জমিনে জান্নাত বানাইতে চাই আমি জান্নাত বানাবো সাদ্দাত জান্নাত বানাইলেন সুন্দর সুন্দর নারীদেরকে দিয়ে আবার হুরো বানাইলেন হুরো করিয়া দূর থেকে মধুর নল দিলেন দুধের শুয়ে শুয়ে শুয়ে তিনি খাইবে কেন তো তেনার মৃত্যু হবে না তিন জিনিস তিন অবস্থায় তো আল্লাহ মৃত্যু নিষেধ করে দিয়েছেন কিন্তু সাদ্দা যখন জান্নাতে যাইবে সাদ্দা জান্নাতে যাওয়ার সঙ্গে সঙ্গে কদমটা যখন দিবে রে একটা ঘোড়ার উপরে আরেকটা তার জান্নাতের কাছে ডাক দিয়া কৌজুরেরা কয় সাদ্দাত আপনি কি জান্নাতে যাইবেন না কয় একসাথে কমপ্লিট হইলে তারপরে আমি জান্নাতে যাইব আমার আল্লাহ দেখে কি দেখে না জোরে কোন দেখে কিনা না সাদ্দার যখন জান্নাতটা বানাইল এ দুনিয়ার মানুষ এখনো সোজা হয়ে যাও না তোমরা মুসলমান না হয়ে এখনো মৃত্যু তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না এখনো সময় প্রকৃত মুসলমান হয়ে যাও একটা কদম উপরে আল্লাহ বলেছে দাঁড়ানো শোয়ানো অবস্থায় আল্লাহ বলেছে বস অবস্থায় মৃত্যু দিবে না আল্লাহ তো বলে না একটা পা জমিনে আর একটা উপরে আছে না হ্যাঁ। উত্তর হাত দিকে তাকান একদম রয়েছে এখন এই অবস্থার কথা কি কইছিনি কথা কন না কইছিনি সাদ্দাত যখন জমিনে একটা কদম দিবে তার জান্নাতে আরেকটা কদম এখনো উপরে রয়েছে একটা জমিনের দিকে এমন সময় রে একটা বিক্ষু কাশিয়া ডাক দিয়া কয় সাদ্দা আজকে অনেকদিন কোনো কিছু খানা কোনো খাবার খাইতে পারি না এরে করে আমার বেহস্ত তো খোদার বেহস্ত তো খুদের খুদের খোদার তো কোনো সেই জায়গাতে বেহস্তে বিক্ষুক না আমার এখানে বিক্ষুক আইসে কেন রে দেখছেন ভিক্ষুক আইলো কেন বেহস্তের ভিতরে এই এক কাম কর ওই খাবারটি তাকে দিয়ে দে খাবারগুলো দিয়ে দিলেন এরপরে কয় সাদ্দাত যেই খাবার আমাকে দিলে আমার তো পেট ভরে না এই সাদ্দাত আমাকে আরো খাবার দাও কয়ে না না আর খাবার দেওয়া যাবে না ঠিক আছে যাও এখন যাচ্ছে এক জায়গা যাত্রাটা শুরু করি কি যে একটা আলামও শুরু করছে আবার বিক্ষুক টিকুক আই ঘুরে গেছি কেমন না লাগে একটা পারে ডাক দেয় কয় সাদা কদমটার সামনে তুমি দিতে পারবে না রে সাদ্দাত আমি আর কেউ নয় আমি মালাকুল মুত আজরাইল তোমাকে তোমার বেস্টের ভিতরে আমি ঢুকতে দেব না আমার আল্লাহ অর্ডার করে দিয়েছেন সাদ্দাত একটা ডাক দিয়ে আমি একটু আমার জান্নাতটা শেষবারের মতো দেখি আমি নিজেও জানি রে আমিও বিশ্বাস করি আমার আল্লাহ যে একজন আছে আমার একটু যাইতে দে আমার আজরাইল এক দিয়ে কয় সাবধান

সহজ করে দিয়েছেন আওয়াজ দিয়ে বলি আল্লাহ আকবর জোরে বলি আল্লাহ আকবর